নমস্কার প্রিয় দর্শকবৃন্দ মৎস্য অবতার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগতম প্রিয় দর্শকবৃন্দ কেমন আছেন সবাই আশা করি পরমেশ্বরের কৃপায় কুশলেই আছেন ভাবছেন আজকেও অন্যান্য দিনের মতো প্রতিবাদী ভিডিও নিয়ে এসেছি আসলে না আজকে আর প্রতিবাদী ভিডিও নিয়ে আসিনি আমি আজকে এসেছি প্রশংসনীয় ভিডিও নিয়ে আজকে এই পর্বে আমি দেখাবো যে কিভাবে একটি মুসলিম কান্ট্রি ইসলামের উদ্ভব যে দেশটিতে হয়েছে আরব দেশ সেই আরব দেশের সরকার কিভাবে পাঠ্য বইয়ে বাচ্চাদের রামায়ণ মহাভারত শেখাবেন সেই বিষয়টি আপনাদের সামনে উপস্থাপন করুন ভিডিওটি পুরোপুরি দেখার জন্য আমার সাথেই থাকুন মৎস্য অবতার মৎস্য অবতার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিয়মিত আপডেট ভিডিও পেতে বেল আইকনে চাপুন সৌদি আরবের স্কুলে পড়ানো হবে রামায়ণ ও মহাভারত সৌদি যুবরাজের ভিশন দু এর পরিকল্পনায় এই সিদ্ধান্ত নেয় দেশটির কর্তৃপক্ষ মুসলিম দেশটির শিক্ষা প্রতিষ্ঠানে নতুন দৃষ্টিভঙ্গি আনতে অন্য দেশের ইতিহাস ও সংস্কৃতির সাথে পরিচয় করিয়ে দেওয়া হচ্ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে বিভিন্ন দেশের ইতিহাস সংস্কৃতি ধর্মের সাথে সৌদি শিশুদের পরিচয় করে দেওয়ার পরিকল্পনা করেছেন দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবার সৌদির শিশুরা পড়বে রামায়ণ ও মহাভারত যুবরাজের পরিকল্পনায় দেশটির প্রাথমিক শিক্ষার পাঠ্যসূচিতে বেশ কিছু পরিবর্তন আসছে যোগ হচ্ছে অন্য ধর্মের কাহিনী নতুন পরিকল্পনায় ইংরেজি ভাষা শিক্ষাও বাধ্যতামূলক মহাভারতে এক লাখ শ্লোক ও দীর্ঘ গদ্যাংশ আছে বিশ্বের অনেক গবেষক এই মহাকাব্যের ঐতিহাসিক বিকাশ ও রচনা নিয়ে গবেষণা করছেন সৌদিতে রামায়ণ ও মহাভারতের পাশাপাশি যোগব্যায়াম ও আয়ুর্বেদ সম্পর্কেও পড়ানো হবে তবে খোদ আরববাসীরা এতে নাখোশ অনেকেই বিরূপ প্রতিক্রিয়া দেখাচ্ছেন আর দেশটির ভারতীয় অধিবাসী বা হিন্দু ধর্মের লোকজন বিষয়টিকে স্বাগত জানিয়েছেন ঐতিহ্যগতভাবে রক্ষণশীল ইসলামী দেশ সৌদি আরব ধীরে ধীরে উদার হচ্ছে মূলত তেল নির্ভর অর্থনীতির দেশটি তেলের উপর নির্ভরশীলতা কমাতে চাইছে তাই শিক্ষাসহ নানা ব্যবস্থায় পরিবর্তন এনে অর্থনীতির গতি প্রকৃতি পরিবর্তন করতে চাইছে সৌদি সরকার পিন্টু হাজং নাগরিক তো প্রিয় দর্শক বৃন্দ ভিডিওটি দেখলেন তাহলে কি বুঝতে পারলেন সনাতন ধর্ম যে মানবতার সমাধান এবং একমাত্র মানবতার মুক্তির পথ তা এই কার্যক্রমের মাধ্যমেই প্রমাণিত হয়ে যাচ্ছে পরের ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেলাইকনে ক্লিক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি বাড়ির বাইরে যান তাহলে মাস্ক ব্যবহার করবেন বাইরে থেকে বাড়ির ভিতরে আসলে হাত বিশ সেকেন্ডের মতো সাবান দিয়ে মন্থন করে ধৌত করবেন পরিশেষে সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে নমস্কার